nake biyan lani zai ba ta lok abe nake biyan lani ba ta mun yi sai da horace আদে ওনার পালাই না মই মি যাই দেখ বারাতে কেনে পালাই তোর লুসা বন্ড তুই কোন কল মই কো সে বাউড়ি কে দালে নয় তাকিও বন্ড তুই ও হো সেটা বাউড়ি তাকিও সেটা বাউড়িটা নয় হো বন্ড মোর মাগি সে তাহর ঘরে পালাইলা নাই খাইটা করি মই রাতে অলপ মাটি দেলি হো মারি দেলি মই তুই মারবার কি তাকে জুগো বড় কামাই দিও লবদারি জোসে পালাইছি জুজু তোর মাইজি কে মারবার আলে দারা নো মারি হয় তুমি দারি জু জানি জানি তো সাই নাই হমই itandukanye abantu bose bakwibaza ko imico yawe cyo twarumiwe দারু খবর তো নাকি আখে নেই করে ছাড় নাই তুই আখে কেবে মিশন ন মারুস দেখ তুই ন মারি খবর কাজ জল ছাড় দে মই কই বেরে নেই দেখ কেবে ন মারুস মাই দিকে আরে ফালাইছি নাইলে